제가 수도가 흐리는 거 করছিলাম লাইভটা শেষ করে দিয়ে এগেন জয়েন করলাম আমাদের রেগুলার লাইভে ঠিক আছে তো রেগুলার লাইভে যেই সব প্রোডাক্ট থাকছে আমি একদম ফার্স্টে বলে দিচ্ছি রেগুলার লাইভে থাকছে long tops short tops then winter collection overcoat অনেক কিছুই থাকছে ঠিক আছে তো এগুলো আমরা সব কিছু একদম সিরিয়াল করে দেখাবো কিন্তু প্লিজ তার জন্য সাথে থাকতে হবে এবং লাইভটা শেয়ার করতে হবে ঠিক আছে আর ইয়া যা যা জয়েন করেছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো মেহের আপু একটু লাইকটা শেয়ার করে দাও ঠিক আছে আর হচ্ছে যে প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দিব তার আগে একটু ভিউটা বেড়ে যাক আর একটু আগে যারা ফার্স্ট জয়েন করলেন মাত্র তাদের জন্য বলছি আপনারা আমাদের কিন্তু পেজে একটা সেল লাইভ চলছে ঠিক আছে তো এই সেল লাইভটা চলবে ঠিক সাত তারিখ পর্যন্ত তো সেলের প্রোডাক্টগুলো পাওয়ার জন্য যেটা করতে হবে আপনাদের সেল লাইভের আগে কিন্তু লেখাই আছে আমাদের উপরে যে এটা সেল লাইভ হ্যাঁ তো ওখান থেকে তোমরা তোমাদের পছন্দের কালেকশনগুলো নেবার জন্য ই করবা যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করবা এবং তার সাথে অবশ্যই বডি সাইজটা ইন্ডিকেট করে দিয়ে দেবা আর লোকেশন আর ফোন নাম্বার সেলফ প্রোডাক্টগুলোর জন্য ঠিক আছে এটা সাত তারিখ পর্যন্ত চলবে আর রেগুলার প্রোডাক্টগুলো আমি স্টার্ট করে দিব প্লিজ সবাই তাতে জয়েন হয়ে নাও এবং লাইফটা শেয়ার করে দাও আকাশ কুসুম আপু লাইভটা একটু শেয়ার করে দাও আমি স্টার্ট করে দিচ্ছি ওয়েট না করে আমি একদম স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে এটা অ্যাভেলেবল আচ্ছা আমি যে প্রোডাক্টটা এখন দেখাচ্ছি একটু খেয়াল করো যে প্রোডাক্টটা দেখাচ্ছে খুব রিলিজ দেয় ঠিক আছে শেয়ার দাম থ্যাংক ইউ সো মাচ আমাদের নোট করিম আপু স্নিগ্ধ ছায়া আপু অনেকদিন পরে জয়েন করলেন হ্যালো কেমন আছো সুইটা আপু ভালো আছে আপু আপনি অনেকদিন পরে জয়েন করলেন শেয়ার দিচ্ছি আপু আছে আচ্ছা, দিয়ে দাও কোনো সমস্যা নেই আগে লং টপস এই যে স্টার্ট করছি আপু এই যে আচ্ছা আমি যে টপসটা এখন দেখাচ্ছি এটা কিন্তু একটু স্কিনি টাইপের প্রোডাক্ট এবং এটা তোমার বডি সাইজটা আমরা দিতে পারবো তোমাদের কাছে ফর্টি টু থেকে শুরু করে ফিফটি পর্যন্ত ঠিক আছে ফোর্টি টু থেকে ফিফটি সাইজ পর্যন্ত এবং এটা ঠিক লাইভে যেরকমটা দেখতে পাচ্ছ সেম প্রোডাক্ট হবে এটা হচ্ছে ভিআরএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি প্রাইস লেভেলটা হচ্ছে সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে বডি সাইজ ফোর্টি থেকে শুরু করে ফিফটি পর্যন্ত প্রাইস লেভেলটা হচ্ছে সেভেন হান্ড্রেড টাকা ভিআরএস ব্র্যান্ডের আমি একটু ফাস্ট ফাস্ট দেখাই দিই খুব খারাপ আছে আজকে বেশিক্ষণ হয়তো বা লাইভটা করবো না যার কারণে একটু তাড়াতাড়ি ড্রেস দেখাই শেষ করে দিব লাইভটা ওকে এখন আমি যে টপসটা দেখাচ্ছি দেখো এই যে টপসটা আমার হয় লাইভে পুরাটাই বোঝা যাচ্ছে যে ড্রেসটা কেমন হবে এবং সবগুলোই কিন্তু অনেক ব্র্যান্ডেড একটা কালেকশন এবং মানে হাই কোয়ালিটির ফেব্রিক হবে ঠিক আছে যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এই যে ডিজাইনটা এটা কিন্তু একদম ফ্রি সাইজে করতে হবে তোমাদের বডি সাইজটা যদি আমার মতো তোমরা হেলদি হও সেক্ষেত্রে তোমরা এরকম ফ্রি সাইজ ইউজ করতে পারবে এবং যারা আমার থেকে একটু স্লিম আছো লাইক ফোর্টি থেকে মানে শুরু করে ফিফটি প্লাস সাইজের আপনারা তোমরা প্রত্যেকেই কিন্তু এরকম ফ্রি সাইজ নিয়ে ইউজ করতে পারো আমার ডলের যে বডিটা সেটা হচ্ছে থার্টি সিক্স বাট ডলের যে প্রোডাক্টটা পরানো আছে এটা হচ্ছে ফিফটি প্লাস ঠিক আছে মানে এই এই ধরনের প্রোডাক্টগুলো একটু ফ্রি সাইজ নিয়ে তার সাথে বেল্টের সাথে পরলে বেশি সুন্দর লাগে তার মানে আপু মিস করা আমার অবশ্যই আপু অবশ্যই আমি আমার আপনাদেরকে মিস করবো না দেখছি আমি ঠিকই নাম মনে রাখছি তো যে প্রোডাক্টটা দেখাচ্ছিলাম এটা হাতে স্লিপটা হচ্ছে এরকম হ্যাঁ এই যে হাতের স্লিপটা এটা যখন ইউজ করবে তখন এরকম বডিটা ফ্রি সাইজ হয়ে যাবে এবং আমি ডটার যখন সামনে নিয়ে আসবো তখন ডিজাইনটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা আর যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে ভিআরএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং এটা একদমই ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফিফটি প্লাসের আপরা তোমরা প্রত্যেকে এই ফ্রি সাইজের প্রোডাক্টটা ইউজ করতে পারবা তো যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা প্রাইস লিমিটটা হচ্ছে অনলি সেভেন ফিফটি টাকা ব্র্যান্ডেড কালেকশনগুলো কত রিজনেবলে পেয়ে যাচ্ছ আমার কাছ থেকে সেলার আপুরাও কিন্তু কিনে নেয় সেলার আপুরা কিনে কিন্তু আমার কাছ থেকে নিয়ে সেল করে আচ্ছা তুমি মনে রাখছো আমার আল্লাহ হ্যাঁ আপু মনে রাখছি আচ্ছা আমি যে প্রোডাক্টটা এখন দেখাচ্ছি দেখো এটা হচ্ছে তোমার বাটিক প্রিন্টের একটা ফ্রক টাইপের টপস এই যে ফ্রকের ডিজাইনটা এবং এটার কালারটা একটু ডিপ কালার হবে লাইভে যে কালারটা দেখা যাচ্ছে তার থেকে আর হাতের স্লিপটা আমি দেখাই দিই এটা ফেব্রিকটা হচ্ছে ডাবল জর্জেট হাতের স্লিপটা ঠিক আছে এই হচ্ছে হাতের স্লিপ এবং যে প্রোডাক্টটা দেখাচ্ছে এই যে ফ্রক টাইপের মতো হবে এই ফ্রকগুলো কিন্তু তোমরা বেল্টের সাথে পরলে বেশি সুন্দর দেখাবে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা বডি সাইজটা আছে থার্টি এইট ফোরটি এবং প্রাইস লেভেলটা হচ্ছে সেভেন ফিফটি টাকা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নাই ক্যান আমার ভাইরে কি করলা সে ফোন ফোন চাপতেছে প্রাইস কত আপু সেভেন ফিফটি টাকা আমি প্রত্যেকটা ড্রেসের সাথে প্রত্যেকটা প্রাইস বলে দেবো এবং যতগুলো প্রোডাক্ট আজকে দেখাবো আজকে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে ভিআরএস ব্র্যান্ডের ম্যাক্সিমাম প্রোডাক্ট ভিআরএস ব্র্যান্ডের ওকে এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখো এই হচ্ছে এটা প্রিন্টটা এবং এর ফেব্রিকটা খুবই খুবই খুবই ভালো ঠিক আছে এটা শর্ট বক্সগুলো শেষ এটা শুধু লং আসছে এখন আবার এই হচ্ছে হাতের স্লিপটা ঠিক আছে এটা হচ্ছে হাতের স্লিপ এবং এটার লেন্থটা আমি দেখাই যে দেখো এরকম লং হবে এটা হ্যাঁ সামনের কলারটা দেখো ভি শেপের একটা কলার এটা হচ্ছে পিছনের ব্যাক পার্টটা আর এটাও হচ্ছে তোমার ভিআরএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং প্রাইস হবে হচ্ছে সেভেন ফিফটি টাকা আর এটার বডি সাইজটা আমরা দিতে পারবো ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি শেপ দেওয়া আছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস হচ্ছে সেভেন ফিফটি টাকা প্রত্যেকটা প্রোডাক্ট আজকে অসাধারণ আমি যেটা পরে আছি সেম প্রোডাক্ট ঠিক আছে আমি যে প্রোডাক্টটা পরে আছি সেম প্রোডাক্ট এবং এটার বডি সাইজটা আমরা দিতে পারবো ফর্টি থেকে শুরু করে একদম ফিফটি ফোর পর্যন্ত ফর্টি টু ফিফটি ফোর এবং এটা আমাদের অ্যাভেলেবল প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল প্রোডাক্ট এবং এটা হচ্ছে ভিআরএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্যান্ট লেগিংস আছে আপু গতকালকে লাইভে সরি একত্রিশ তারিখ একত্রিশ তারিখে লাইভে যতগুলো প্যান্ট রাখেছি সবগুলো শেষ হয়ে গেছে আবারও আমরা স্টকে আনা এখনও আনা হয় না প্যান্ট ইনশাল্লাহ আগামীকালকে চলে আসবে জোস একটা টপস থ্যাংক ইউ আপু আমাকে নুপুরের বাপু সব প্রোডাক্ট পাইছে আগেরটার কালার আছে কোনো না ডেইজি আপু আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে একটা করে কালার আছে তো আমি যেটা পরে আছি সেম প্রোডাক্ট এবং বডি সাইজটা ফর্টি থেকে ফিফটি ফোর পর্যন্ত ঠিক আছে মাঝখানে সবগুলো সাইজ দেওয়া যাবে প্রাইস লেভেলটা হচ্ছে এইট হান্ড্রেড টাকা আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এইট হান্ড্রেড টাকা এবং এইটার ফেব্রিক একদমই অসাধারণ অন্যরকম একটা ফেব্রিক খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা খুবই সুন্দর এবং হাতের স্লিপটা ঠিক এই পর্যন্ত এটাকে তোমার ই করতে হবে না ফোল্ডিং করতে হবে না একদম থ্রি কোয়ার্টার পর্যন্ত হাতের স্লিপটা আর যারা যারা গ্রিন কালারের শার্টটা মিস করছো ঠিক আছে গ্রিন কালারের শার্টটা যারা যারা মানে একদমই পাও নাই তারা কিন্তু চাইলে এই কালারটা নিতে পারো গ্রিন কালারের শার্টের কালার এসছে এই কালারটা মেরুন কালার ঠিক আছে ফেব্রিকটা হচ্ছে ডাবল জর্জের ফেব্রিক মেরুন কালারের শার্ট আসছে এবারে গ্রিন কালার শেষ হয়ে গেছে সামনের টোটাল বাটনটা ওপেন করবে আমি বাটনটা দেখাই দিচ্ছি যে বাটনটা কেমন হবে এই যে সামনের পার্টটা এমন এবং ভিতরের পার্ট থেকে এইরকম বাটন করা হ্যাঁ লেন্থ কত আপু আপু কোনটা দোলাপু আমি বুঝতে পারি নাই তো যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটাও হচ্ছে আমাদের বিআরএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর এইবারের সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু সবসময় একটু প্লাস সাইজ নিয়ে এবং স্পোর্ট আইটেম নিয়ে কাজ করি বেশি কিন্তু এইবারের মজার ব্যাপারটা হচ্ছে মানে এই যে এই টপসগুলো ম্যাক্সিমামই কিন্তু আমাদের একদম সিক্সটি বা সিক্সটি প্লাস পর্যন্ত আমরা অ্যাভেলেবেল দিতে পারছি ঠিক আছে আগে শুধু ফিফটি প্লাস দিতে পারতাম এখন আমরা সিক্সটি প্লাসও দিতে পারছি তো যে লেডিস শার্টটা আমি দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে মেরুন কালার এটা সামনে ফ্রন্ট পার্টের লেন্থ হচ্ছে থার্টি এবং পিছনের লেন্থটা হচ্ছে ব্যাক পার্টের লেন্থটা হচ্ছে তোমার থার্টি ঠিক আছে আর যে শার্টটা আমি দেখাচ্ছি এটার বডি সাইজটা আমরা একদম মানে লাস্ট সিক্সটি টু পর্যন্ত দিতে পারবো তার নিচে যে কোনো সাইজ দিতে পারবো আপু আমি একটা কথা বলতাম ওই লাইভটা শেষ হয়ে গেছিল আমি আপনার লাইভে ফার্স্ট থেকে দেখি যারা বাজে কমেন্ট করে লাইভে তাদের এত ভালো করে অ্যান্সার দেন আপনি সত্যি আপনাকে সেলোট আপু যারা বাজে লোক তারা বাজে বাজে কথা বলবে বলবে বলবে বাট আপু আপনি থামবেন না থ্যাংক ইউ সো মাচ আপু সাপোর্ট করার জন্য সবসময় এরকম সাথে থাকবেন আর না ওইটা <laughs> আমি বাজে কোনো ছেলেকে বলবো না আমার পেজে কিন্তু অনেক ভাইয়ারা অ্যাড আছে আর এমনও ভাইয়া আছে আমি নিজে তার প্রুফ সেটা হচ্ছে যে কিছু কিছু ভাইয়া আছে দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফ মানে ওয়াইফ অর্ডার করেছে হাজব্যান্ডের কাছে একটু বলছে যে আমি একটা মানে এরকম রাইসেস ওয়ার থেকে একটা অর্ডার করেছি তো তখন আর হাজব্যান্ড হাজব্যান্ড এবং ওয়াইফের মাঝখানে হয়তো বা কথা কাটাকাটি হয়েছে যে এখন ড্রেস নিতে হবে কেন বা এরকম টাইপের কোনো কিছু পরে ওয়াইফ খুব মন খারাপ করছে পরে সকালবেলা ভাইয়া ফোন করে বসে যে আপু এরকম এরকম ঘটনা আমার ওয়াইফ তো খুব মাইন্ড করছে প্লিজ আমাকে ড্রেসটা আমার অফিসের ঠিকানায় একটু সেন্ড করে দিবেন আমি আমার ওয়াইফকে সারপ্রাইজ দিব ঠিক আছে তো এরকম অনেক ঘটনা গেছে তো কি বলবো মানে ভাইয়ারা যে সবসময় বাজে হয় এটা আমি বলবো না আর যেসব মেয়েরা বাজে কমেন্ট করছে তারা কারা সেটাও আমি বলে দেয় সেটা হচ্ছে আমার খুব কাছের এবং খুব আশেপাশের মানুষজন এবং আমি তাদেরকে জানি যে তারা কারা ঠিক আছে এই জন্য আমি মাইন্ড করি না কারণ আমি তাদেরকে আমার মানে ই মনে করি না তাদের সাথে কথা বলার হ্যাঁ কম্পিউটার মনে করি না কেমন আছো তোমরা মলে আপু হে মলে আপু আপনি কেমন আছেন আমরা ভালো আছি তোমার রাজপুত্র কেমন আছে আপু রাজপুত্র ভালো আছে শুধু আমি ভালো নাই আমার কথা বলতে খুব প্রবলেম হচ্ছে খুব কষ্ট হচ্ছে যেটা বলার মতো না জিন্স প্যান্ট হবে ওয়েস্ট টোয়েন্টি থ্রি আপু টোয়েন্টি থ্রি হবে না জিন্স প্যান্টগুলো আমাদের আকাশ কোমর থেকে স্টার্ট তো আমি যে শার্টটা দেখাচ্ছিলাম এটা বডি সাইজটা আমরা সর্বশেষ বাষট্টি পর্যন্ত দিতে পারবো সিক্সটি টু তার নিচে যে কোনো সাইজ দিতে পারছি প্রাইস নেবে হচ্ছে মাত্র সিক্স ফিফটি টাকার ব্র্যান্ডেড কালেকশন ভিআরএস ব্র্যান্ডেড এবং ফেব্রিকগুলো মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো যারা এখনো না নেয় তারা একবার নিয়ে দেখতে পারেন ভিআরএস ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আর আমার ডলে পরানো যেটা আছে ঠিক আছে আমার ডলে পরানো যেটা আছে এই যে এরকম গ্লেজ দেয় হ্যাঁ ব্ল্যাকের মাঝখানে স্কাই কালার এরকম গ্লেস দেয় আর এইটা ডিজাইনটা আমি দেখাই দিই এটা কিন্তু আরেকটা ডিজাইন আমি একটু আগেই দেখাই দিছি একটু আগে কিন্তু এটা আরেকটা ডিজাইন আমি দেখা দিছি এটা হাতাটা ঠিক ডলটা সামনে আনতে বোঝা যাবে আচ্ছা আমি ডলটা সামনে নিয়ে এসে দেখাই দেবো জাস্ট ড্রেসটা একটু দেখাই দিই কাছে থেকে এই হচ্ছে ড্রেসটা এবং ভিআরএস ব্র্যান্ডের আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটার বডি সাইজটা free size like thirty six থেকে শুরু করে একদম ফিফটি সরি ফিফটি সিক্স বা ফিফটি এইট সাইজের আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এবং যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি প্রাইস লেভেলটা হচ্ছে মাত্র সেভেন ফিফটি টাকা ঠিক আছে অনলি সেভেন ফিফটি টাকা ভিআরএস ব্র্যান্ডের একটা কালেকশন আসছে সাইট কাপড় লাগবে না আমি আনতে পারবো আপু আজকে ফুল হাতের লং গেঞ্জি দেখাবেন আপু ফুল হাতের লং আগামীকাল আসবে না আগামীকালকে আসবে আপু আমাদের নিউ কালেকশন আপু ডোন্ট ওয়ারি আমরা আছি তোমার সাথে থ্যাংক ইউ আপু আচ্ছা আমি এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি একটু খেয়াল করবেন প্রোডাক্টটা অসাধারণ ঠিক আছে এটা হচ্ছে হাতের স্লিপটা এই হচ্ছে হাতের স্লিপটা এটা একটা ক্রপ টপ আর এর ভিতরে ইনার আছে এক্সট্রা করে ইনার করতে হবে না ইনারের ফেব্রিকও মাসাল্লাহ সেই রকমের ফেব্রিক আর এই হচ্ছে সামনের ডিজাইনটা ঠিক আছে ক্রপ টপ এবং এটার কিন্তু কালার এসছে আমি যে ক্রপ টপটা দেখাচ্ছি এটা কিন্তু কালার আসছে আর ভিআরএস ব্র্যান্ডের আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটার কিন্তু আপু মানে কি বলবো একদম ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফিফটি প্লাসের যে কোনো আপু এই টপসগুলো ইউজ করতে পারবেন এটা কিন্তু দুটো কালার আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে দুটো কালার আছে এই একটা ঠিক আছে দুটো কালার আছে একটা হচ্ছে এই যে এরকম মেরুন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটাই হচ্ছে আমাদের ফ্রি সাইজের প্রোডাক্ট এটা অ্যাভেলেবল না দুইটা প্রোডাক্টই হচ্ছে আমাদের অ্যাভেলেবল প্রোডাক্ট একদম ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফিফটি প্লাসের যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন প্রাইস লেভেলটা হচ্ছে ফাইভ ফিফটি করে ভিআরএস ব্র্যান্ডের ফাইভ ফিফটি করে অনেক ক্রপ টপ ঠিক আছে যারা যারা নেবেন আপনারা পছন্দের ড্রেসটি নেওয়ার জন্য যেটা করতে হবে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে ইনবক্স করতে হবে এবং তার সাথে লোকেশন আর ফোন নাম্বার আচ্ছা এটা সম্ভবত আমাদের পেজে অনেক আপনারা চেয়েছিলেন বাট মানে এটা তখন ছিল না আমাদের স্টক আউট হয়ে গেছিলো তবে আবারও নতুন করে আজকে এসছে তবে যারা যারা মানে চেয়েছিলেন আপনারা আমরা তো মানে নাম ওইভাবে ইন্ডিকেট করে রাখি নাই কাইন্ডলি যারা নিতে চান একটু স্ক্রিনশটে ইনবক্স করতে হবে ঠিক আছে প্রোডাক্ট আমাদের রিস্টক হয়েছে আমি আমার ভাইয়ার ভাবির সাথে থ্যাংক <laughs> ইউ আমাদের নুরকরি করিম আচ্ছা যে প্রোডাক্টটা আমি এখন দেখাচ্ছি এটাও কিন্তু একটা কাপটপ হ্যাঁ এই যে নিচের দিকে এরকম ইলাস্টিক সিস্টেম করে দেওয়া আছে পুরো বডি এরকম গ্লেস দেয় আর যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হাতে স্লিপেও এরকম ক্রপ করা এই যে আর এই প্রোডাক্টটার বডি সাইজটা হবে আমাদের কাছে <laughs> তুমি খুব ডিস্টার্ব করছো আচ্ছা আমি আচ্ছা, যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট আমরা সিক্সটি টু পর্যন্ত দিতে পারবো ঠিক আছে last body size sixty two তার নিচে যে কোনো সাইজ একদম মানে ফোরটি ফোর থেকে শুরু করে সিক্সটি টু এর মাঝখানে সবগুলো সাইজ দিতে পারছি এবং যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে ফাইভ ফিফটি টাকা ঠিক আছে প্রোডাক্টটার প্রাইস হচ্ছে ফাইভ ফিফটি টাকা রিনি কেমন আছো তুমি আপু পিঙ্ক ব্লু আর পার্পল কালারের মধ্যে কিছু হবে জি আপু হবে এটার ব্ল্যাকটা দেখাও আপু এইটার ব্ল্যাক এইটাই ব্ল্যাক <coughs> এই যে ওইটার ব্ল্যাক হচ্ছে এইটা হ্যাঁ এই যে থেকে দেখায় আমার মনে হয় আচ্ছা, এটার ডিজাইনটাও আলাদা হ্যাঁ আর টপসটা দেখাচ্ছি টপসটা খুব সুন্দর এবং এটা মানে প্রত্যেকটা ফেব্রিক অনেক সুন্দর সো বারবার কিন্তু বলার আর দরকারই নাই যে এটা আসলে খুব ভালো খুব ভালো আপা আপনার স্কিন এত সুন্দর কেন রিয়েলি পরিষ্কার না করে বাদ বাকি ইতিহাস আর বললাম না এত ডিস্টার্ব করে কেউ লাইভের মাঝখানে আচ্ছা রিয়েলি সরি ঠিক আছে আচ্ছা যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি একটু খেয়াল করবেন এটা হচ্ছে সামনে চেন সিস্টেম বাট এটা চেনটা টোটালি লাগবে না হ্যাঁ এটা হচ্ছে যে অর্ধেক অংশ পর্যন্ত এভাবে হয়ে থাকবে এই চেনটা আর হাতের স্লিপটা হচ্ছে ঠিক আপনার এই পর্যন্ত আসবে হাতের স্লিপটা আর পিছনে ব্যাক পার্টের ডিজাইনটা সামনে পিছনে সমান হবে কিন্তু দুই পাশে এরকম ক্রপ করা এই যে ইলাস্টিক দিয়ে এরকম ক্রপ করা ঠিক আছে এই যে আর যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ভিআরএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং এটার বডি সাইজটা আমরা দিতে পারবো এটা কিন্তু রাউন্ড শেপের একটা টপস হ্যাঁ রাউন্ড শেপের একটা টপস এবং এটার বডি সাইজটা আমরা দিতে পারবো আপনাদের কাছে ফর্টি ফোর থেকে শুরু করে ফিফটি টু পর্যন্ত ফোর্টি ফোর থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত আপনাদের হবে এবং খুব স্টিচ এবং প্রোডাক্টটা অসম্ভব ভালো হবে এবং যে প্রোডাক্টটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইস লিমিটটা হচ্ছে ফাইভ টাকা প্রাইস লিমিটটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা ওকে ট্রাউজার প্রাইস আপু কোন ট্রাউজারটা আমি এখনো ট্রাউজার দেখাই নাই আপু তোমার ড্রেসটার ব্লু কালার হবে না আপু আমার তো শুধু ব্ল্যাক কালারই আছে আমার পরা ড্রেসটা হবে আপু আর আমার পরা ড্রেসটার সাইজ আছে একদম প্লাস সাইজ আছে প্লাস সাইজ বলতে ফিফটি প্লাস পর্যন্ত আছে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা শার্ট কালেকশন মানে টপস কালেকশন আর কি সেটা শার্ট না এটা ডিজাইনটা আমি দেখাবো জাস্ট প্রিন্ট আগে দেখাই দেখি এই হচ্ছে এটা প্রিন্টটা ঠিক আছে আমার মনে হয় প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন আর ফেব্রিক এটা সম্পর্কে বলার কিছু না এটা ফেব্রিকটা এত সুন্দর আপনার হাতে নিলে বুঝতে পারবেন না তো ইচ্ছে করবে আর এটা হচ্ছে হাতের ডিজাইনটা হচ্ছে যে এরকম হ্যাঁ এই হচ্ছে হাতের ডিজাইনের অংশটুকু আর এইটার যে ডিজাইনটা আমি একটু ধরে দেখাই না আমাকে বোঝা যাবে না আমাকে কেউ এই অবস্থায় স্ক্রিনশট নিও না এই যে এখন বোঝা যাচ্ছে আমার মনে হয় ডিজাইনটা কেমন হবে তো এই অংশটুকু তোমাদের কোমরের সাইজ সাইজ অনুযায়ী তোমরা এরকম করে ক্রপ করে নিতে পারো আর টপসটার সামনে টোটালি বাটন ওপেন করা যাবে হ্যাঁ একটা ফেব্রিক মার্শাল খুবই খুবই খুবই ভালো হবে এটার বডি সাইজটা আমরা বলি কত থেকে দিতে পারবো ফোর্টি প্লাস থেকে শুরু করে fifty plus like fifty six fifty eight এই সাইজগুলো পর্যন্ত অ্যাভেলেবেল আছে ঠিক আছে সাইজ শুনে অনেক সময় অনেক আপনার ভয় পেও না বিকজ এগুলা তোমার আমি যে সাইজগুলো বলছি প্রত্যেকটা সাইজের আপনার করতে পারবা বিকজ এই অংশটুকু যখন তুমি কোমরের এখানে এই যে ফিতা দিয়ে এরকম করে রাখবা উপরের অংশটা ফ্রি সাইজ হলে আরও বেশি সুন্দর দেখাবে এক একটা ড্রেসের ডিজাইন কিন্তু সবগুলো একদম বডির সাথে ফিটিং করলে ভালো লাগে না কিছু কিছু ড্রেস একটু লুজ ফিটিং করলেও সুন্দর লাগে ঠিক আছে তো যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এই প্রোডাক্টটার প্রাইস লেভেলটা হচ্ছে ফাইভ ফিফটি টাকা ঠিক আছে প্রোডাক্টটার প্রাইস হচ্ছে ফাইভ ফিফটি ওনলি হ্যাঁ লং কত আপু একটু ইনবক্স করতে হবে ড্রেসগুলো আজকে এসছে আমি এখনও চেক করিনি ওকে আমি এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ভেলভেটের একটা প্রোডাক্ট আপু ফিফটি প্লাস যাদের বডি তাদের কোন সাইজের প্যান্ট লাগবে একটু বলবেন আপু রোজানুবা আপু বলছি কি কিছু কিছু আপু আছো ঠিক আছে কিছু কিছু আপু আছো যারা অনেক বেশি হেলদি হওয়া সত্ত্বেও তাদের কিন্তু কোমরটা খুব বেশি মানে বড় হয় না কিন্তু কিছু কিছু স্লিপ ফিগারের আপুরাও আছে লাইক কারো বডি হয় যে ফোর্টি টুও হয় সেক্ষেত্রে দেখা গেছে যে তাদের হিপটা একটু বড় সড়ো এই জন্য আপু বডি সাইজ অনুযায়ী কখনো কোমরের সাইজটা বোঝা যায় না তবে মানে সচরাচর যেটা হয় সেটা হচ্ছে ফিফটি প্লাস আপুদের কোমরের সাইজ দেখা গেছে ফোর্টি মতো হয় বা ফোর্টি টু হয় এরকমই হয়তো বা হয় বা ফোর্টির নিচেও হইতে পারে ফোর্টির উপরেও হইতে পারে আর নশিও আপু এক একটা এক এক রকম হয়তো এই জন্য বললে সেটা বোকার মতো হবে কথা বলাটা আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই হচ্ছে এটা প্রিন্টার এটা হচ্ছে ভ্যালভেটের একটা প্রোডাক্ট আর এটা হাতে স্লিপের ডিজাইনটা দেখো এই যে ঠিক তোমার এই পর্যন্ত আসবে হাতের ডিজাইনটা ঠিক আছে এই পর্যন্ত আসবে আর টপসটা হিপ পর্যন্ত আসবে ভ্যালভেটের একটা প্রোডাক্ট হিপ পর্যন্ত আসবে বডিটা এবং বেশ হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আর এটার বডি সাইজটা আসবে হচ্ছে তোমার কত থেকে এটা সামনে ফ্রন্ট পার্টটা একটু শর্ট হবে পিছনে ব্যাক পার্টটা একটু লং হবে এটার বডি সাইজ আটচল্লিশ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই সাইজের আপুদের জন্য প্রাইস লেভেলটা হচ্ছে ফোর ফিফটি টাকা অনলি ফোর ফিফটি টাকা আপু মাত্র লাইভ জয়েন করলাম প্লিজ ডলের পরা ব্ল্যাক ড্রেসটা দেখাও অবশ্যই দেখাবো আপু এবং welcome to our page Nikita আপু তোমার পরা ড্রেসটা নিব থার্টি এইট প্রাইসটা বলো আপু আমার ড্রেসের প্রাইসটা একটু দেখতে হবে এইট হান্ড্রেড টাকা আপু আমার ড্রেসের প্রাইসটা হচ্ছে এইট হান্ড্রেড টাকা এবং বডি সাইজটা অ্যাভেলেবেল এবং প্রোডাক্টটাও অ্যাভেলেবেল একদম বডি সাইজ ফিফটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল বা ফিফটি এইট পর্যন্তও হতে পারে তো যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা প্রাইস লিমিটটা হচ্ছে ফোর ফিফটি টাকা উন্নত মানের বেশ ভালো মানের ভ্যালভেট হবে এটা ঠিক আছে আর এখন পর্যন্ত যতগুলো প্রোডাক্ট দেখিয়েছি সবগুলোই হচ্ছে আমাদের আজকে ভিআরএস ব্র্যান্ডের প্রোডাক্ট দেখো এই যে টপসটা দেখাচ্ছি এটার উপরে যে পার্টটা এটা হচ্ছে আমাদের কেমিক্যাল লেজের একটা উপরের পার্ট এবং বেশ সফট এই লেজটা হচ্ছে অনেকটাই সফট হ্যাঁ এই হচ্ছে টপসটা এই যে এই হচ্ছে টপসটা এবং যে টপসটা আমি দেখাচ্ছি এটা হাতের স্লিপটা দেখাই দিই এই হচ্ছে হাতের স্লিপটা খুবই সফট একটা প্রোডাক্ট আর এটার যে ভিতরের পার্ট ইনার পার্ট এটা হচ্ছে ভিসকোসের পার্ট হ্যাঁ ভিতরে ইনারটা হচ্ছে ভিসকোস পার্ট এবং পিছনে যে ব্যাক পার্ট এটাও হচ্ছে বিসকোস ফেব্রিকের পার্ট ঠিক আছে এবং যে ব্লাউজটা আমি দেখাচ্ছি এটার বডি সাইজ আমরা দিতে পারবো ফোর্টি টু থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত forty two forty four forty six এই তিনটা সাইজ আর যে টপসটা আমি দেখাচ্ছি প্রাইস লেভেলটা হচ্ছে ফোর ফিফটি টাকা প্রাইস লেভেলটা হচ্ছে অনলি ফোর ফিফটি টাকা এবং যতগুলো প্রোডাক্ট এখন দেখাচ্ছি সবগুলোই হচ্ছে ভিআরএস ব্র্যান্ডের সবগুলো ভিআরএস ব্র্যান্ডের ঠিক আছে এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা কিন্তু পিওর হোয়াইট কালার হবে না এটা মনে হয় ব্ল্যাকটা দেখাই একটু তোমরা বুঝতে পারতাম এই যে দেখো ঠিক এটার গায়ে যে এরকম করা আছে না সেম প্রোডাক্ট এটার হোয়াইট কালার ঠিক আছে হোয়াইটের মাঝখানের জন্য বোঝা যাচ্ছে না তবে ব্ল্যাকের মধ্যে যেরকমটা দেখতে পাচ্ছ হোয়াইটের মধ্যে সেম এই কাজটা করা হ্যাঁ এটার দুটো কালার আছে আমার মনে হয় ব্ল্যাকটা দেখাই দিলে তোমরা হোয়াইটটা বুঝতে পারবে এই যে ব্ল্যাক টপটা হ্যাঁ এই হচ্ছে ব্ল্যাক টপস কাকুয়ার স্টাইলের একটা টপস সামনের এই শোল্ডারের উপরে কুচি কুচি শেপ করা আছে এই হচ্ছে সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কিছুটা ব্যাক পার্ট ঠিক আছে আর এটা হচ্ছে কাপড় টাইপের এটা হচ্ছে পুরোটা শার্ট সিস্টেম এই যে সামনে পুরোটা বাটন ওপেন করা যাবে আর এটার বডি সাইজটা হবে ফোরটি এইট থেকে শুরু করে fifty six fifty eight size যেসব আপনারা আছো তাদের জন্য আর যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটার প্রাইস লেভেলটা হচ্ছে আপনি অনলি ফোর হান্ড্রেড সরি এটা ফাইভ হান্ড্রেড টাকা এটা প্রাইস লেভেলটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা এটা দুটা কালার আছে ভিআরএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ফাইভ হান্ড্রেড টাকা যে হোয়াইট কালারটা এই যে বোঝা যাচ্ছে কি খুবই সফট এবং খুব স্মুথ একটা প্রোডাক্ট এই হচ্ছে হাতের স্লিপটা একদমই বোঝা যাচ্ছে না প্রোডাক্ট লাইভ মাঝখানে এই হচ্ছে পিছনে ব্যাক পার্টটা ঠিক আছে এই হচ্ছে পিছনে ব্যাক পার্টটা প্রোডাক্টটার ফেব্রিক খুবই খুবই ভালো হবে এটা প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা বডি সাইজটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বলতে ফিফটি প্লাস পর্যন্ত আর ম্যাজেন্টা কালারের যে টপসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের স্টক আউট হয়ে গেছিলো এগেইন আমাদের রিস্টক হয়েছে এবং আমরা অর্ডার নিব ইনশাল্লাহ ইউজ করবেন তো যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে হাতের স্লিপটা ঠিক আছে ফিফটি ফোর সাইজের কিছু হবে এখন আমি যতগুলো প্রোডাক্ট দেখেছি সবগুলো ফিফটি ফোর সাইজের হবে লাইভের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যতগুলো দেখিয়েছি সবগুলো ফিফটি ফোর হবে তো যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটা ফেব্রিকটা হচ্ছে ডাবল জর্জের ফেব্রিকের একটা টপস এই হচ্ছে সামনের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে পিছনের ব্যাক পার্ট এবং এই টপসটার লেন্থ কতটুকু হবে আমি দেখা দিই এই হচ্ছে টপসটার লেন্থ হিপ কভার করে একটু নিচ পর্যন্ত যাবে এবং টপসটার বডি সাইজ আমরা দিতে পারবো ফোরটি ফোর থেকে শুরু করে ফিফটি প্লাস ঠিক আছে ফোরটি ফোর থেকে ফিফটি প্লাস এবং প্রাইস হচ্ছে ফোর হান্ড্রেড টাকা দুটো কালার আছে দুটো কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে magenta colour body size available ঠিক আছে লাস্ট একদম ফিফটি সিক্স ফিফটি এইট এবং তার নিচে যে কোনো সাইজ ফোরটি প্লাস থেকে শুরু করে ফিফটি প্লাস মাঝখানে সবগুলো সাইজ দিতে পারবো প্রাইস লেভেলটা হচ্ছে মাত্র ফোর ফিফটি টাকা সরি এটা ফোর হান্ড্রেড টাকা এতগুলো ড্রেস দেখালে মিস্টেক হয়েছে না হ্যাঁ এটা মনে হয় লং আছে না ও এটা কিন্তু দুইটা ডিজাইন আছে একটু বলে নিই একটা হচ্ছে লং এই যে দেখো একটা ড্রেস আছে লং আর একটা হচ্ছে কাপড় টাইপের শর্ট ঠিক আছে তো লং যেটা আমি দেখাইছি এটা প্রাইস হচ্ছে সেভেন ফিফটি টাকা আর আমি যে শর্ট যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা এই যে সেম হাতে স্লিভ হবে হাতে স্লিভটা হচ্ছে সেম আর যে টপসটা আমি দেখাচ্ছি এটা তোমাদের হিপ পর্যন্ত চলে আসবে এবং এটা ফেব্রিক মাসাল খুবই ভালো এটা হচ্ছে ভিআরএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে চারশো আশি টাকা প্রাইস লেভেলটা হচ্ছে অনলি চারশো আশি টাকা ঠিক আছে বডি সাইজটা আসবে হচ্ছে forty two forty four forty six এই তিনটা সাইজ এখন আমি যে টসটা দেখাচ্ছি এটা ফেব্রিকটা হচ্ছে সামো সিল্ক বাট এটা মানে কি বলবো লোকাল যে সামোসগুলো পাওয়া যায় অনেক কম দামে সেই টাইপের না এটা ফেব্রিকটা খুবই ভালো হবে ঠিক আছে এই যে কালারটা আমার মনে হয় কালারটা বুঝতে পারছো এবং প্রোডাক্টের ফেব্রিক খুবই ভালো খুবই খুবই ভালো আর টপসটার ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি ঠিক কোমরের এই অংশটুকু থেকে তোমার একটা মানে বেল্টের ব্যবস্থা করা আছে বেল্ট সিস্টেম তো তুমি সেটা তোমার মতো করে বেল্টের ডিজাইনটা করে দিতে পারবে এখানেও দিতে পারবে এখানেও দিতে পারবে ঠিক আছে টপসটা এই হচ্ছে সামনের ফ্রন্ট পার্টটা থাকে হচ্ছে পিছনের ব্যাক পার্টটা বেশ কালারফুল একটা টপস ফেব্রিকটা হচ্ছে সামর সিল্ক বা অনেক ভালো মানের সামর সিল্ক হবে ভিআরএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা বডি সাইজটা আমরা দিতে পারবো ফর্টি সিক্স ফর্টি এইট থেকে শুরু করে fifty fifty two fifty four fifty six fifty eight সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এবং যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি প্রাইস লেভেলটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস লেভেলটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই যে পিছনের সোয়েটারগুলো দেখান অবশ্যই দেখো আপু তার জন্য সাথে থাকতে হবে আমি এখনই দেখাবো আচ্ছা যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এই যে শার্টের প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা ফেব্রিকটা হচ্ছে ডাবল জর্জের ফেব্রিকের একটা প্রোডাক্ট এই হচ্ছে হাতের স্লিপটা হ্যাঁ আর যে শার্টটা আমি দেখাচ্ছি লেডিস শার্টটা সামনে টোটালি বাটন ওপেন করা যায় এটার বডি সাইজটা আমরা দিতে পারবো লাস্ট ফিফটি টু তার নিচে যে কোনো সাইজ প্রাইস লেভেলটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা এখন আমি যেটা দেখাচ্ছি একটু কালার লেভেলটা দেখাই দিই এই হচ্ছে এটা প্রিন্টটা ঠিক আছে এটার হাতে স্লিপটা দেখাই দিচ্ছি এই হচ্ছে এটার হাতে স্লিপটা এরকম ইলাস্টিক সিস্টেম করা হাতে স্লিপটা এরকম ইলাস্টিক সিস্টেম করা কাথুয়া টাইপের একটা টপস এগুলো আপনাদের হিপ পর্যন্ত যাবে ভিআরএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর এটা ফেব্রিকটা হচ্ছে ডাবল জর্জেটের এবং এটার বডি সাইজটা আমরা দিতে পারবো forty four forty six forty eight fifty price লেভেলটা হচ্ছে এটা প্রাইস লেভেলটা হচ্ছে অনলি সেটা এক পিসি আছে এটা কিন্তু মাত্র এক পিসি আছে এবং যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা প্রাইস লিমিটটা হচ্ছে মাত্র ফোর হান্ড্রেড টাকা আপুর ডলারটা দেখাও বাসারাত ফতিন নূরকে আমি কোনো ড্রেস দেখাবো না আমি বারবার বলেছি তোমার ড্রেস পরে তোমাকে অনেক সুন্দর লাগছে একটা রিভিউ দাও তুমি রিভিউ দাও না এমন হ্যাঁ। ফতিন নূরকে কোনো ড্রেস দেখানো যাবে না সে রিভিউ দেয় নাই আচ্ছা আমাদের পেজে কিন্তু আমি একটা কথা বলেছিলাম গতকালকে সেটা হচ্ছে যে যারা সবসময় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছ তোমরা যদি যে প্রোডাক্টগুলো পারচেস করছো সেই প্রোডাক্টগুলো একটা পিক সহ তোমাদের মানে যাদের প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে তোমরা তাদের পিক না দিলেও চলবে শুধুমাত্র ড্রেস সহ কিন্তু একটা রিভিউ আমাদের মানে পেজে পোস্ট করতে পারো তো ড্রেস ছাড়া কেউ পোস্ট করলে অনেকেই মনে করতে পারে আমার কাছে জানি আমার পেজেও আসে এরকম পাঁচ টাকা পিস এক একটা রিভিউ সো <laughs> আমরা এগুলো থেকে দূরে থাকি যার কারণে বলছি তোমরা ড্রেস সহ আমাদের পেজে একটা রিভিউ পোস্ট করলে তোমাদের নেক্সট যে প্রোডাক্টগুলো তোমরা অর্ডার করবা সেখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবা ঠিক আছে এরপরেও বাসের ফাতিন নুর আপু তুমি কিছু এই তুমি রিভিউ দাও নাই তোমাকে প্রোডাক্ট দেখাবো না হাই আপু তোমার বেবি কেমন আছে মা খান আপু কেমন আছেন আমার বাবু ভালো আছে আর বাসিলাত আপু তুমি একটু ওয়েট করো আমি ড্রেসটা দেখা দিচ্ছি আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু অ্যাশ কালারের একটা আবায়া ঠিক আছে অ্যাশ কালার একটা আবায়া এটা কি আর আছে <coughs> আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল প্রোডাক্ট অ্যাশ কালারের আবায়া এবং এটার ভিতরে কি আছে ইনার আছে ঠিক আছে ভিতরে ইনার আছে এবং যে ভিতরে যে ইনারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভিসকোস ফেব্রিকের এবং বেশ ভালো মানে এবং এটা কিন্তু হাতে স্লিপ আছে এই যে হাতা আছে হ্যাঁ হাতে স্লেভ আছে আর এটা একদমই ফ্রি সাইজ তোমরা থার্টি সিক্স থেকে শুরু করে ফিফটি প্লাস সাইজের সব আপনারা করতে পারবা এবং যে প্রোডাক্টটা দেখাচ্ছে প্রাইস লেভেলটা হচ্ছে সিক্স ফিফটি টাকা ঠিক আছে প্রাইসটা হচ্ছে সিক্স ফিফটি টাকা হ্যাঁ <coughs> যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে হাতাটা হচ্ছে ফোল্ডিং করা একটা হাতা প্রিন্টটা হচ্ছে অ্যানাকোন্ডা প্রিন্টের একটা টপস এবং এটা হচ্ছে তোমাদের হিপ পর্যন্ত আসবে ঠিক আছে টপসটা হচ্ছে হিপ পর্যন্ত আসবে কাঁথা টাইপের একটা টপস সামনে বাটন সিস্টেম করা আছে আর এইটাও ভিআরএস মানে আজকে লাইভের ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবগুলো ভিআরএস ব্র্যান্ডের দেখাইলাম টপসগুলো হ্যাঁ এরপর উইন্টার কালেকশনে যাব তো যে টপসটা আমি দেখাচ্ছি এটা body size forty two forty four forty six তিনটা হবে এবং এটার প্রাইস লেভেলটা হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা অনলি তিনশো ষাট টাকা টপসে আর না যায় আমি পুরো টায়ার টপস দেখাতে দেখাতে একটা প্রোডাক্ট অর্ডার করছি দিও প্লিজ আপু থাকলে অবশ্যই দিব অর্ডারটা আমি নিই না তুমি আবার আসছো এত বাড়ি কেন বাই আপনি আচ্ছা ড্রেসটা কি বোঝা যাচ্ছে কেউ আমাকে বল এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে হাতের ডিজাইনটা আরও কাছে দিকে দেখাই এটা হচ্ছে এবারে আমাদের অ্যাভেলেবল প্রোডাক্ট স্যাম্পল পিস এসেছিল কিন্তু এটা এখন আমরা অ্যাভেলেবেল করেছি যারা যারা অর্ডার করবা তারা তারা স্ক্রিনশটে ইনবক্স করো ঠিক আছে টপসটা খুবই স্টিচি খুবই স্টিচি তো যারা যারা নিবা একদমই ফ্রি সাইজ নিতে হবে বিকজ আমার ডলে যেটা পরানো আছে সেটা কিন্তু ফিফটি প্লাস কিন্তু ডলের বডির সাইজটা হচ্ছে থার্টি সিক্স সেক্ষেত্রে তোমরা ফ্রি সাইজ নিয়েও এভাবে ডিজাইন করে করতে পারবা ঠিক আছে বাবা তুমি এবার সাইডে যাও আর ডলে পরা ড্রেসটা কিন্তু আমি একটু আগে এমনি থেকেও দেখাই দিচ্ছি এগেন একবার দেখাই দিচ্ছি দাঁড়াও ডলে পরা ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে হাতের স্লিভটা কাছে থেকে দেখা এরকম গ্লেজ দেয় ঠিক আছে হাতের ড্রেসটা এবং এটা ফেব্রিক খুবই ভালো হবে এটা ফেব্রিক খুবই খুবই ভালো খুবই স্টিচ ঠিক আছে এখন একটু উইন্টার কালেকশনে যাই কি বলো আমি যে উইন্টার কালেকশনটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ওভারকোট নেক্সট ব্র্যান্ডের একটা ওভারকোট ঠিক আছে এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডের একটা ওভারকোট এটা কিন্তু পিক আমাদের পেজে আপলোড করা আছে এটা একদমই হ্যাভি ফেব্রিকের হবে এই হচ্ছে হাতের স্লিপটা আর যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটার বডি সাইজটা আমরা দিতে পারবো তোমাদের কাছে forty two forty four forty six এই তিনটা সাইজ এবং এটার প্রাইস লেভেলটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট ব্র্যান্ডের ওভারকোট পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তোমার কি আছে কালার আছে আমি কালারটা দেখাই দিচ্ছি এই হচ্ছে আরো একটা কালার ঠিক আছে নেক্সট ব্র্যান্ডের ওভারকোট লং ওভারকোট ঠিক আছে এগুলো খুবই ওয়েট খুবই হ্যাভি টাইপের হবে এবং ওয়েটেবল আর যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা হাতে স্লিপটা দেখা দিই দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে যেই কালারটা আর এটার বডি সাইজটা কত আছে সাম <coughs> এটা আঠারো আচ্ছা এটা বডি সাইজটা আমরা 46 পর্যন্ত দিতে পারবো ঠিক আছে বডি সাইজটা 46 পর্যন্ত দিতে পারবো প্রাইস লেভেলে হচ্ছে 1550 টাকা নেক্সট ব্র্যান্ডের ওভারকোট আবার একটা ব্যাগ পলি দুই এখন আমি যেটা দেখাচ্ছি এগুলো তোমরা বাইরের দেশের জন্য একদমই পারফেক্ট যারা তোমরা বাইরের দেশে কোথাও টুরে যাচ্ছ তাদের জন্য বিশেষ করে মানে কি বলবো যেই সব দেশে হচ্ছে তোমাদের ই পড়ছে কি পরে জানি স্নো পড়ছে সেই সব দেশের জন্য পারফেক্ট একটা ফেব্রিক ঠিক আছে বিকজ এইটার ভিতরে না ওই যে যারা যারা আমাদের কাছ থেকে যারা ব্র্যান্ডের যে ওভার সরি জ্যাকেটগুলো নিচ্ছে তার ভিতরে যেরকম ফেব্রিক ছিল ওই রকমটা ভিতরে একটা ফর্ম সিস্টেম করা হ্যাঁ বাইরের ওয়েদারের জন্য একদমই পারফেক্ট আর বাংলাদেশের জন্যও নিতে পারো যেসব বিশেষ করে উত্তরাঞ্চলে কিন্তু ভীষণ শীত পড়েছে <laughs> ঢাকা শহরে কিন্তু আমার কাছে বেশ গরম দেখায় জানি না ঢাকা শহরের কী অবস্থা কিন্তু আমার কাছে তো প্রচুর গরম লাগে আচ্ছা আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এই যে সামনের কলারটা আমি দেখা দিলাম বডি সিস্টেম ওভারকোট এবং কোমরে হচ্ছে হ্যাঁ, তোমার হ্যাঁ, হ্যাঁ। কোমরে হচ্ছে ফিতা সিস্টেম হ্যাঁ ভিতর থেকে একটা ফিতা সিস্টেম করা আছে কোমরে মানে তোমার কোমরের সাইজ অনুযায়ী ভিতর থেকে তুমি এখানে ছোটো বড়ো করে নিতে পারবে এবং এখানে একটা কুচি কুচি শেপ আসবে লং ওভারকোট এই যে এবং যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তিনটা কালার আছে কালার হচ্ছে তিনটা একটা কালার ঠিক আছে এই একটা কালার এবং বডি সাইজটা আমি বলে দিই বডি সাইজটা আমরা দিতে পারবো ফর্টি ফোর থেকে শুরু করে ফিফটি পর্যন্ত ফোর্টি ফোর থেকে শুরু করে ফিফটি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এটাও ফোর্টি ফোর থেকে শুরু করে এটা না এটা ফোর্টি ফোর হবে না এটা ফোর্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত হবে আমার হাতে যেটা আছে এটা 40 থেকে 44 अवेलेबल প্রাইস লেভেল হচ্ছে 1550 থেকে अवेलेबल প্রোডাক্ট প্রাইস হচ্ছে ইয়া প্রোডাক্ট হচ্ছে अवेलेबल ঠিক আছে আর প্রাইস হচ্ছে 1550 টাকা তিনটা কালার আছে একটা নেভি ব্লু একটা অলিভ কালার আরেকটা হচ্ছে একটু ডিপ পার্পল কালার এবং এগুলো বডি সাইজটা এটার বডি সাইজ আমরা দিতে পারবো 44 থেকে 50 পর্যন্ত আর যেটা পার্পল কালার এটা দিতে পারবো হচ্ছে তোমার 40 40 থেকে 44 পর্যন্ত এবং অলিভ কালারটা দিতে পারবো ফোর্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত ঠিক আছে প্রাইস লেভেলটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে আপু লং টপস দেখো আপু একটু আগে লং টপস দেখে দিয়েছি একটু আগে দেখাই দিচ্ছি আপু আমি জাস্ট একটু আর দুইটা ওভারকোট দেখাই শেষ করলো আচ্ছা এখন আমি যে ওভারকোটটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই ওভারকোটের ফেব্রিকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পলাস্টার ঠিক আছে কলারটা হচ্ছে হাইনেক হিসেবে ব্যবহার করতে পারবো বা এভাবেও ব্যবহার করতে পারবো কলারটা আর এগুলোর বডি সাইজটা আমরা তোমাদেরকে দিতে পারবো আমি যেটা দেখাচ্ছি এটা কালারটা হচ্ছে একটু মিষ্টি কালার পিছনের ব্যাক পার্টটা দেখাচ্ছি এই হচ্ছে পিছনের ব্যাক পার্ট এবং এটার বডি সাইজ দিতে পারবো পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন এই সাইজগুলো প্রাইস লেভেল হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালার আছে হচ্ছে তিনটা কালার আছে হচ্ছে তিনটা ঠিক আছে একটা হচ্ছে ইয়েলো কালার আরেকটা হচ্ছে পেস্ট কালার আরেকটা মিষ্টি কালার তিনটা কালার আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন এই সাইজগুলো অ্যাভেলেবেল এবং প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে ফেব্রিক হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পলাস্টার ঠিক আছে তো আজকে আর লাইভ কন্টিনিউ করছি না একটু আগে একটা লাইভ করেছি এখন আবার একটা লাইভ করলাম পরপর দুটো লাইভ হয়েছে আগের লাইভটা হয়েছে আমাদের তোমার আগের লাইভটা হয়েছে তোমার ইয়েকে কি জানি সেলের প্রোডাক্টগুলো হ্যাঁ ঠিক আছে তোমরা ওই লাইভটাও চেক করতে পারো এখনকার লাইভটাও চেক করতে পারো তো যার যেটা ভালো লাগবে আপনার পছন্দের ড্রেসটা নেওয়ার জন্য স্ক্রিনশট সহকারে ইনবক্স করে এবং তার সাথে লোকেশন আর phone number so tata bye bye good night ইনশাল্লাহ আগামীকালকে আবারও দেখা হবে বাই বাই